আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এই ট্রাস্টেড ওয়েবসাইটটির মাধ্যমে আপনি হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন কোনো রকম দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই প্রথমত আমি বলে রাখবো যে এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এই সম্প্রতি লঞ্চ করেছে এখানে কাজ করতে হলে আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেটি হচ্ছে ধৈর্য সো কি কি কাজ করবেন সেটি হচ্ছে প্রথমত আমরা সাধারণত যারা ফেসবুকে এঙ্গেজ থাকি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করি কিন্তু তার এগেনস্টে আমরা কোনো কোনো ইনকাম জেনারেট করতে পারি না কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে ওয়েব টকের মধ্যে আপনি খুব সহজে জয়েন হয়ে নিয়ে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে এবং প্রো মেম্বার হয়ে আপনি এখানে কাজ করতে পারবেন পাশাপাশি দুটো অপশন রয়েছে মেম্বার হওয়ার ফ্রি এবং প্রো তো আপনাকে আমি সাজেস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখলে আপনি এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে কাজ শুরু করবেন এবং কিভাবে আপনি আপনার লেভেলকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে পারবেন সো আরেকটি ইনফরমেশন দিচ্ছি সেটি হচ্ছে আপনি যদি সত্যি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি এখানে ওয়েট করছে সেটি হচ্ছে যে আপনি আপনার ভিডিওগুলো যদি এখানে শেয়ার করতে চান শেয়ারের এগেনস্টে ওয়াচ টাইম বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আমি মনে করি ওয়েবটেক হচ্ছে অন্যতম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো লিঙ্ক অর্থাৎ আপনি আপনার ইউটিউবের ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে গ্রো করতে পারেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আমার এখানে সাতশো সাঁত্রিশটি ভিডিও দেওয়া রয়েছে আশা করি কোনো না কোনো ভিডিও আপনাকে মুগ্ধ করবে এবং সেই ভিডিও দেখে আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন আর্নিং করে সো বকবকনে করেছি মূল আলোচনায় ফিরে আসা যাক আজকে যে ওয়েবসাইটের সাথে আপনি পরিচিত হতে যাচ্ছেন সেটির নাম হচ্ছে ওয়েবটক বলে রাখা ভালো আপনি দুটো অপশন এখানে কাজ করতে পারবেন প্রথমত হচ্ছে আপনি মোবাইল ইউজ করে এবং পাশাপাশি আপনি এখানে কম্পিউটার ইউজ করে কাজ করতে পারবেন তবে যারা মোবাইল ইউজার রয়েছে তাদের জন্য একটি নিউজ হচ্ছে যে হ্যাঁ, আগামী জানুয়ারি তার মানে দু হাজার একুশ সালের জানুয়ারিতে তারা অ্যাপসটি লঞ্চ করবে তার মানে ওয়েবটকের লঞ্চটি অ্যাপসটি লঞ্চ করবে এবং সেক্ষেত্রে আপনাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আপনাকে বলে রাখছি যে আপনি মোবাইলের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ডেস্কটপ ব্রাউজারের মোডে নিয়ে আপনি এই ওয়েবটকের মধ্যে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তার মানে মোবাইল ইউজার যারা তারাও কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন আর যারা কম্পিউটার ইউজার রয়েছেন তারা তো অবশ্যই কাজ করতে পারবেন সো প্রথমত যে কাজটি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে তার মানে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কের মধ্যে সরাসরি ক্লিক করার পরে আপনি এই ইন্টারপ্রেজে চলে আসবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ইন্টারপেজে চলে আসবেন এখানে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে ব্ল্যাঙ্ক বক্সটি দেখতে পাচ্ছেন সেই ব্ল্যাঙ্ক বক্সটির মধ্যে আপনি আমার যে ইমেলটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার তার মানে এই ভিডিওতে সেই ইমেলটি এখানে প্রোভাইড করবেন অথবা আপনি যে কোনো ইমেল যারা এই ওয়েবটক ডট সিও এর মধ্যে ইনভলভ রয়েছে সেই ইমেলটি আপনি এখানে প্রোভাইড করবেন প্রোভাইড করে জাস্ট আপনাকে এখানে কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আমি আবারও বলছি আপনাকে এই ওয়েবসাইটে জয়েন করতে হলে যে কোনো ইমেল আপনি ইউজ করবেন যারা এই ওয়েব টকের মধ্যে ইনভলভ রয়েছে সরাসরি এখানে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি পাবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি এখানে প্রথমত first name last name email address password দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার বেলায় কি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে আপনি নাম্বার দিবেন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করে এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন অথবা আপনি সরাসরি চাইলে আপনি কানেক্টেড হতে পারেন ফেসবুক অথবা লিঙ্কড ইন প্রোফাইলের মাধ্যমে আপনি আমাকে প্রোভাইড সাজেস্ট করব সরাসরি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন অ্যাকাউন্টটি তৈরি করার পরে সরাসরি আপনার মেইলের মধ্যে একটি সিক্স ডিজিটের কোড যাবে সেই কোডটি আপনি ইউজ করে পুরোপুরি যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ভেরিফাইড হয়ে যাবে তার মানে ভেরিফাই করার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি দ্যাটস ইট এখানে আসার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি আমি একটু মুখে বলছি প্রথমত আপনাকে প্রোফাইলকে ভালো করে সাজাতে হবে প্রোফাইলটা সাজানো অত্যন্ত সহজ একটি কাজ সচরাচর আমরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশনগুলো প্রোভাইড করি সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে প্রোভাইড করার পরে আপনাকে এই ইন্টারপেজে নিয়ে আসবে দ্যাটস ইট আমি আবারও বলছি প্রোফাইলটা সাজানোর জন্য প্রথমত আপনাকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন বিশেষ করে ফার্স্ট নেম লাস্ট নেম তো বুঝতে পেরেছেন এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন এরপরে সিক্স ডিজিটের যে কোডটি সেই কোডটি ইউজ করার পরে আপনি আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড তারপরে এক্সপিরিয়েন্স লেভেল এবং দশজন মানুষকে আপনার অবশ্যই ফলো করতে হবে ফলো করার পরে আপনি প্রোফাইলটা তৈরি করে ফেলতে পারবেন অনায়াসেই প্রোফাইল তৈরি করার পরে সরাসরি আপনি এখানে সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট মি লিখেছি তারপর এক্সপিরিয়েন্স আমি দিয়েছি আপনার না থাকলে কোনো প্রবলেম নেই এডুকেশন লেভেল দিবেন এরপর আপনি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ যেখানে অনেকগুলো পিপল দেখতে পাচ্ছেন এখানে চাইলে এখান থেকে আপনি সরাসরি ফলো করতে পারেন সরাসরি অনেকটা দেখতে ফেসবুক এর মতো তার মানে এটি একটি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ওয়েব টক ডট সিউ একটি সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে কিভাবে বেনিফিট হবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি ধরুন আপনি এখানে ডেলি একশো জনকে কিন্তু ফলো করতে পারবেন ফলো করে আপনি এখান থেকে পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং বলে রাখা ভালো আপনি ডে বাই ডে যদি এখানে কাজ করেন তাহলে অবশ্যই আপনি দুই থেকে চার মাস যদি র্যান্ডম এখানে লেগে থাকেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে বেনিফিট হবেন এবং এখানে আপনি প্রায় ফিফটি পার্সেন্ট প্রফিট আপনি এই ওয়েব থক ডট কম থেকে পেয়ে যাবেন যা কাজ করছেন তার উপরে এবং এখানে আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে যে লিঙ্কটি পাবেন তার মানে প্রোফাইল লিঙ্কটি সেই প্রোফাইল এর মধ্যে একটি রেফারেল থাকবে সেই রেফারেলটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার এগেনস্টে আপনি কাজ করতে পারবেন আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আপনি যদি সত্যি ইউটিউবার হয়ে থাকেন আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে না আপনি খুবই টেনশনে আছেন আপনার টেনশন ফ্রি করার জন্য আপনি আপনার ভিডিও অর্থাৎ আমি আমার চ্যানেলের মধ্যে গেলে আপনাকে আমি একটু শেয়ার করি যে এখানে বেশ কয়েকটি ভিডিও রয়েছে ধরুন আমি এই ভিডিওটি ইউআরএলটি নিয়ে এখানে আমি শেয়ার করতে চাচ্ছি শেয়ার করার এগেনস্টে হিউজ পরিমাণে ওয়াচ টাইম কিন্তু আপনি এখান থেকে ইনক্রিজ করতে পারবেন এতে করে আপনি আপনার একদিকে এই ওয়েবটক ডট সিও এর প্রোফাইলটিকে ভারী করতে পারবেন অপরদিকে আপনার ইউটিউব চ্যানেলটিকে দ্রুত গ্রো করাতে পারবেন দ্যাটস ইট এবার চলে আসছি এইখান থেকে কিভাবে আপনি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর্নিং জেনারেট করবেন সেটি প্রোফাইলটা তো তৈরি করে ফেলেছেন প্রোফাইলটা তৈরি করার পরে আমি আরেকজন ব্যক্তির প্রোফাইল চলে আসছি এটি আমার আরেকজন ব্যক্তির প্রোফাইল তার মানে এটির সাথে আমি ইনভলভ রয়েছি অর্থাৎ সেটি আমার ফলোয়ার সো তার প্রোফাইলে আসার পরে আপনি যে কাজটি করবেন সরাসরি আপনি লাইক দিবেন লাইক দিয়ে আপনি যে বেনিফিট পাবেন সেটি হচ্ছে একটি লাইকের জন্য একটি পয়েন্ট এবং একটি কমেন্টের জন্য বিশটি পয়েন্ট পাবেন এরপর শেয়ার করার জন্য আপনি থার্টি পয়েন্ট পাবেন এবং রিয়েক্ট করার জন্য এখানে যে রিয়েক্টের কতগুলো সাইন দেখতে পাচ্ছেন এই রিয়েক্ট সাইনগুলো আমরা কিন্তু ইউজ করি লাভের সাইন লাফের সাইন বিভিন্ন ধরনের দুঃখ হতাশা অথবা যে কোনো ধরনের হাসির যে রিয়েক্ট সাইনগুলো রয়েছে সেই সাইনগুলোতে যদি আমরা আমরা ইউজ করি তাহলে প্রত্যেকটি সাইনের জন্য টেন পয়েন্ট করে পাবো দ্যাটস ইট অর্থাৎ এক কথায় বলা যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে এখান থেকে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি এই প্রোফাইলে আসার পরে এখানে আমি লাইক দিব কিভাবে লাইক দিতে হয় সেটি আমাকে নতুন করে কিছু বলতে হবে না এবং এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করার এগেনিস্টে আপনি কিন্তু পয়েন্ট পাবেন নাইস অথবা গুড এ ধরনের কিছু লিখে যেভাবে ফেসবুকে কাজ করতে পারেন কাজ করেন সেই কাজগুলো কিন্তু এখানে সেম ওয়েতে করবেন দ্যাটস ইট এবার আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনি যদি সত্যি এখানে অনলাইন এখানে এই প্ল্যাটফর্মে কাজ করে আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে আমি অবশ্যই এটি সাজেস্ট করবে সেটি হচ্ছে যে আপনি যদি ইনফরমেটিভ যে কোনো একটি আর্টিকেল লিখেন তার মানে যে কোনো একটি ক্যাটাগরির উপরে দৈনিক আর্টিকেল লিখেন এবং সেই আর্টিকেলটা পাঁচ হাজার ক্যারেক্টারের হয়ে থাকে তাহলে হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারবেন অনায়াসে দ্যাটস ইট এতটুকু অর্থাৎ এক কথায় বলা যায় এটি একটি সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট শেয়ার এবং পোস্ট লিখে আপনি সরাসরি হাতে নাতে পয়েন্টগুলো কালেকশন করতে পারবেন এবং পয়েন্ট কালেকশন করে সেই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে সেটি টাকাতে কনভার্ট করে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি এখানে কাজ এই কাজগুলো আপনি অনায়াসে করে ফেলতে পারবেন এবার চলে আসি এখানে আরো কিছু অপশন রয়েছে আমি নেক্সট অপশনে চলে আসছি আপনি যদি সরাসরি এখানে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড অ্যান্ড প্রাইভেট কন্ট্যাক্ট এখানে ক্লিক করার পরে আপনি যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন জিমেল ইয়াহু আউটলুক এটিতে আপনি ক্লিক করেছেন ক্লিক করার পরে আপনি এটি আপনি আপনার কম্পিউটার মধ্যে অথবা মোবাইলের মধ্যে থাকা জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এরপর এখানে একটি মেসেজ নেবেন মেসেজ লেখার পরে আপনি যখন সেন্ড দিবেন তখন আপনি তার সাথে কানেক্টেড হয়ে যাবেন এরপর আপনি সরাসরি একটু নিচে চলে আসলে now spread the word and invite all your connections to join web talk আপনি টুইটার ফেসবুক লিঙ্কডিন এর মাধ্যমে কানেকশন করে নিতে পারেন অন্যান্য পিপলের সাথে দ্যাটস ইট কানেক্টেড করা কানেকশন করার জন্য এটি একটি অন্যতম উপায় আবার আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে সরাসরি আপনি এখানে আরো গুলো আরো কতগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড অ্যাকাউন্ট সেটিংসে আসলে আপনি অ্যাকাউন্ট সেটিংটা করে ফেলতে পারবেন আপনার যদি কোনো হেল্পের দরকার হয় তাদের হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবেন দ্যাটস ইট এবার চলে আসছি আপনি এটি হচ্ছে আমার ফ্রি অ্যাকাউন্ট সুতরাং আমি ফ্রি অ্যাকাউন্টে সাত দিন পর্যন্ত কাজ করতে পারবো এরপর আপনি প্রো করতে চাইলে তার মানে আপনি এখান থেকে অ্যাকাউন্টে আপগ্রেড করতে চাইলে আপগ্রেড করে নিতে পারবেন আপগ্রেড করতে হলে আপনাকে প্রথমত দুটো অপশন অবলম্বন করতে হবে সো এখানে প্রথমত যেটি প্ল্যান দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে free plan free proved ad supported এবং এখানে যে ফ্রি প্ল্যান এর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম কানেকশন ফাইভ থাউজেন্ড এবং আপনি যদি প্রো নেন তাহলে এখান থেকে টেন থাউজেন্ড মানুষের সাথে কানেকশন করে নিতে পারবেন এবং আপনি যদি এই অফারটি নেন তাহলে আনলিমিটেড মানুষের সাথে আপনি কানেকশন করে নিতে পারবেন এরপর আরো কতগুলো ব্যানার এড রয়েছে আপনার যদি ফেস বিশেষ করে কোনো ব্লগ সাইট থেকে থাকে অথবা আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেখানে ব্যানার এড দিয়ে কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন that's it send to connection connection send করতে পারবেন আনলিমিটেড এরপর আরো কতগুলো অনেকগুলো অপশন রয়েছে আপনি এগুলো একটু দেখে নেবেন আশা করি আপনি যদি ফ্রিতে কাজ করেন প্রথমত আপনাকে আমি অনুরোধ জানাবো ফ্রিতে কাজ করার পরে কতগুলো পয়েন্ট কালেকশন করার পরে আপনি যখন এখানে বিশ্বের যোগ্যতা অর্জন করবেন ডে বাই ডে তখন আপনি প্রোতে চলে যাবেন প্রোতে যেতে হলে আপনাকে এক হাজার একশো ডলার ইনভেস্ট করতে হবে এক বছরের জন্য এরপর যেটি দুশো ডলার ছিল এরপর এই অপশনগুলো আপনি কাজে লাগাতে পারবেন এরপর থার্ড যে অপশনটি সেটি হচ্ছে প্রো প্লাটিনাম প্রো প্লাটিনাম যদি আপনি নেন তাহলে দুশো ডলার খরচ করে এক বছরের জন্য আপনি এই অপরচুনিটিগুলো স্টেপ বাই স্টেপ আপনি নিতে পারবেন অথবা বুক করতে পারবেন আপনি এখানে আরো কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এঙ্গেজড হওয়ার পরে তার মানে পারচেজ করার পরে প্ল্যানটি প্ল্যানটি পারচেজ করে নিলে আপনি অনেকগুলো অপশন আপনি এখান থেকে পাবেন এখান থেকে ইনকাম করার আরো তিনটি ধাপ রয়েছে এঙ্গেজমেন্ট পয়েন্ট এরপর ইনফ্লুয়েন্স পয়েন্ট এরপর ম্যাচিং পয়েন্ট আপনি এখান থেকে নিতে পারবেন এঙ্গেজমেন্ট পয়েন্টটা কি সেটি আমি এবার দেখাচ্ছি ধরুন আপনি একটি প্রোফাইলে চলে আসলেন একটি প্রোফাইলে আসার পরে আপনি এখানে অনেকগুলো মানুষ দেখতে পাবেন যে প্রথমত আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনি এখানে চাইলে প্রোফাইল ভিজিট করতে পারেন অনেকগুলো প্রোফাইল আপনি এখানে খুঁজে পাবেন যেগুলো আপনার সাথে ইনভলভ রয়েছে এই যে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের তাদেরকে ফলো করতে পারবেন একশো জনকে এবং প্রতিজনকে যদি আপনি ফলো করেন এক পয়েন্ট করে পাবেন একশো জনকে ডেলি একশো পয়েন্ট করে ফলো করে আপনি আর্নিং করতে পারবেন এটি হচ্ছে এঙ্গেজমেন্ট কয়েন নেওয়ার একটি সুযোগ দুই নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েসমেন্ট পয়েন্ট ইনফ্লুয়েসমেন্ট পয়েন্টটা হচ্ছে যে আপনি বিভিন্ন লোকের প্রোফাইলে গিয়ে এঙ্গেজ থাকলে তার এগেনস্টে কিন্তু আপনি পয়েন্ট পাবেন এরপর ম্যাসিং পয়েন্ট ম্যাসিং পয়েন্টটা হচ্ছে যে আপনি এখানে টোটাল পাঁচটি লেভেল দেখতে পাচ্ছেন level one level two level three level four level five পর্যন্ত কিন্তু রয়েছে সো এখান থেকে যদি আপনি বেনিফিটেড হতে চান তাহলে অবশ্যই যারা আপনার মাধ্যমে জয়েন করবে তার মানে রেফারেল লিংক হিসেবে জয়েন করবে তাদের মাধ্যমে কিন্তু আপনি একটি রেভিনিউ তার মানে একটি পয়েন্ট পাবেন এবং এই পয়েন্টগুলোকে আপনি জমা করে সেটি টাকাতে কনভার্ট করে নিতে পারবেন সো প্রো মেম্বার যারা রয়েছে তারা কিন্তু এই level one level two level three level four level five পর্যন্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে as a qualifying pro customer the bonus activate automatically in your rewards dashboard and will remain for as long as you remain a pro customer. The bonus enables you to 100% uh, revenue share and 100% uh, 10% revenue share and 100% matching point uh, from your own referrals and from their referrals through five levels of, uh, of referrals. সুতরাং বুঝতে পেরেছেন যে এখান থেকে কিভাবে আপনি এঙ্গেজ হবেন এবং বেনিফিট হবেন এখানে প্রায় দশ লক্ষ পিপল কিন্তু এঙ্গেজ রয়েছে এবং আপনি আপনার প্ল্যানটি এখান থেকে সিলেক্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন আরো অনেক বেশি সো আশা করি এই অপশনটি বুঝতে পেরেছেন এবার চলে আসছি কিভাবে আপনি এখান থেকে আরো বেশি কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন cash reward program cash reward program আসার পরে আপনি এখানে তিনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন get qualified get referral dashboard payment আপনি যদি গেট কোয়ালিফাইড এর মধ্যে ক্লিক করেন আপনি তিনটে ধাপ খুঁজে পাবেন তিনটে ধাপের মধ্যে আমি প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেছি সেটির জন্য আমি এখানে ধাপ ওয়ান ক্লিয়ার করেছি এরপর রিওয়ার্ড এনরোলমেন্ট করেছি তার জন্য তার জন্য টু এরপর থ্রি যেটি সেটি হচ্ছে link payment account so link payment account অর্থাৎ আপনি আপনার পেমেন্টটি যেটি নেবেন সেই পেমেন্টটি কী কী মেথডে নেবেন সেটি এবার দেখাচ্ছি সো প্রথমত আপনাকে এই অপশনে আসার পরে যে কাজটি করতে হবে সেখানে এই যে লিঙ্ক পেমেন্ট অ্যাকাউন্ট সেটিতে ক্লিক করতে হবে লিঙ্ক পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনি লাইভ দেখতে পাচ্ছেন দুটো কানেক্ট করতে পারবেন প্রথমত স্ট্রাইপের মাধ্যমে অথবা দ্বিতীয়ত পে উনিয়ার মাধ্যমে সো দুটো অপশন তারা আপাতত রেখেছে আরো অপশন রেখেছে সেগুলো কামিং সুন আপনারা দেখতে পাচ্ছেন এই পেমেন্ট গুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন পেপ্যালের ব্যাপারে একটি কথা বলে রাখা ভালো যে আপনার যদি কোনো পেপ্যাল অ্যাকাউন্ট না থেকে থাকে আমার চ্যানেলের মধ্যে তার মানে লার্নিং এন্ড আর্নিং এর মধ্যে কিভাবে সাইপ্রাসের কান্ট্রি ইউজ করে পেপ্যালের অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি আমার চ্যানেলের মধ্যে দেখিয়ে দিয়েছে how to make verified PayPal account in Bangladesh two thousand twenty PayPal account in Bangladesh আপনি ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট পেতে চাইলে আপনি অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন সো আশা করি সেটি করতে পারবেন সো আপনাকে আমি অনুরোধ জানাবো এই ওয়েবসাইটটিতে কাজ করতে থাকুন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের মধ্যে আপনি যদি অনেকক্ষণ সময় দিয়ে থাকেন তাহলে সেখানে সময় নিয়ে না দিয়ে যদি এখানে সময় দেন তাহলে এখান থেকে আপনি বেনিফিটেড হবেন সো পেপাল যদি চলে আসে তাহলে কামিং সুন আপনি এখানে এখানে কামিং সুন এট প্রেজেন্ট দেখাচ্ছে যখন এটি কানেক্ট হয়ে যাবে এই ধরনের লেখা শো করবে আর একটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে কয়েন বেস কয়েন বেসের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে কয়েন বেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো গুলো দিয়ে সেখান থেকে আপনি ওয়ালেট যে অ্যাড্রেসটি পাবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটি এখানে লিঙ্ক আপ করে দিলে আপনি এখান থেকে যে আর্নিংগুলো পাবেন সেই আর্নিংগুলো কয়েন বেসের মধ্যে নিয়ে যেতে পারবেন এবং আরও মজার ব্যাপার হচ্ছে কয়েন বেসের মাধ্যমে যদি আর্নিংগুলো আপনি নিতে চান তাহলে অবশ্যই সেটি আপনি আপনার বিকাশ অথবা আপনি আপনার মোবাইল রিচার্জে নিতে পারবেন দ্যাটস ইট এতটুকুই সো কিভাবে পেমেন্ট নিতে হবে পেমেন্ট মেথডগুলো আমি দেখালাম যেটি আমার নতুন অ্যাকাউন্ট সুতরাং এখানে রিওয়ার্ড ব্যালেন্স দেখাচ্ছে জিরো আমি আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে এটি আমি দেখালাম যদি সুযোগ হয় পরবর্তীতে আপনাদের অনুরোধ পাই তাহলে এখান থেকে কিভাবে উইড্রো নিতে হয় সেটি আমি দেখাবো সে পর্যন্ত সবাই আপনি সবাই সে পর্যন্ত আমার যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনারা যদি সেই ভিডিওটি মিস না করতে চান তার মানে এই ওয়েবটক ডট সিও এর উজ্জ্বল মেথডটা মিস না করতে চান ভিডিওটি মিস না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং বেশি বেশি শেয়ার দিন আশা করি আপনি কোনো না কোনো ভিডিও দেখেই এই লার্নিং এন্ড আর্নিং টিউব থেকে উপকৃত হতে পারবেন এবং ফ্রি অনেকগুলো আর্নিং অপশন আমি দিয়েছি আশা করি সেই অপশনগুলো ইউজ করে আপনি মোটামুটি বড় ধরনের ইনকাম না হলেও ছোট ছোট ইনকামগুলো আপনি আমার এই চ্যানেলটিকে চ্যানেলের ভিডিও দেখে আর্নিং করতে পারবেন সো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে বারবার দেখতে থাকুন আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন I'll catch you guys in my next video ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart আর যদি করে থাকেন ধন্যবাদ